আপনি যখন পই পই ট্রল ট্রল এসব করে খুব মজা নিচ্ছেন এমপি নষ্ট করছেন তখন আরেকজন যার মাথায় বুদ্ধি আছে পড়াশোনা করে দক্ষতা বাড়িয়ে ব্যক্তি জীবন কর্মজীবনে অনেক দূরে গিয়ে যাবে সে একটা পর্যায়ে যাবে আর আপনি ওই পই পই ট্রল ট্রলে ব্যস্ত থাকবেন আর মনে করবেন হায় হায় সুসময়ে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় কেউ কারণ হয় তখন টের পাওয়া যাবে ট্রল করে আর পই পই করে কি অর্জন করলাম লাইফে